মুনা আই লাভ ইউ ভাল আছিস পঙ্কজ কই গালা মোর দেউর দুইটা কই গালা গুডু কই গালা তো আমি তিন ভাই যাক মোর জীবন কাঁদাই দেলা কায় কাজে হ্যাঁ তো গোটে কইলা ভাউজ ভাউজ বলি ভাল পাইবি বললা তুমি তো ছাড়ি দেল কোন পে এমতি করল কুহ হ্যাঁ মুই কাজ সুন্দর নিয়ে আয় হরে কালিয়া ঢেলা কা তোকে খোঁজি খোঁজি আছে নবরঙ্গপুর জেলা